দর্শক সুখবর নিজের সর্ব ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএলে আজকের ম্যাচে পুরো রাজস্থানবাসী সহ পুরো বাংলাদেশের দর্শক ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটিয়েছেন মুস্তাফিজুর রহমান নিজের চার ওভারে মাত্র বিশ রান খসড়ায় নিয়েছেন তিন উইকেট তা খুবই গুরুত্বপূর্ণ তিনটা উইকেট মুস্তাফিজের বোলিং অ্যানালাইসিসে আসা যাক নিজের প্রথম ওভারে মাত্র ছয় রান দেন মুস্তাফিজ সেখানে তার সতীর্থরা রান বিলিয়েছেন নিজের দ্বিতীয় ওভারেই প্রথম বলেই মনীষ পাণ্ডের উইকেট তুলে নেন ফিজ সে ওভারে দেন মাত্র চারটি রান সে সাথে দলীয় সতেরো ওভারের সময় মুস্তাফিজকে বলে আনেন স্যামসন সে ওভারে মাত্র তিন রান দিয়ে এক উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান সেখানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস এবং শেষ নিজের চতুর্থ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র দেন পাঁচ রান সে সাথে মোট চার ওভারে বিশ দিয়ে নেন তিনটি উইকেট যেটা কিনা রাজস্থানের সেরা বলার দর্শক আজকের উইকেট সহ মুস্তাফিজের পুরো আইপিএলে এবছরের আইপিএলে মোট উইকেট সংখ্যা দাঁড়ায় আটটি আর কিছু উইকেট পেলেই টপ উইকেট টেকারের তালিকায় মুস্তাফিজের নাম উঠে যাবে দর্শক আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারের মতো বিদায় নিচ্ছি সকলকে অনেক ধন্যবাদ